চলক অপবাদের মধ্যে এক নম্বর অপবাদ তারা বলতে লাগলো মোহাম্মদ পাগল হয়ে গেছে ইতিপূর্বে তারা বলেছিল আল্লাহ আমি না সাদি কয়েকদিন আগের কথা যেই তার কাছে নব্বত আসতো নব্বত আসার কিছুদিন আগের কথা তাকে আল আমিন আর সাদিক বলা হতো কিন্তু যখনই তার কাছে নবত আসলো তিনি যখন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন যখন তিনি এই প্রতিমা বর্জন করতে বললেন তখন তিনি হয়ে গেলেন পাগল জাদুঘর একটি ঘটনা না বললেই নয় আপনারা জানেন যে মক্কার মুশ্রেকরা কাবা তাওয়াফ করত এবং সেখানে তারা হজ পালন করত করত কিনা এবং তারাই কাবার মতো ছিল আপনার এই হেরেম শরীফের কাবার মোতাল্লি ছিল কে আবু জাহাল উকবা সাহেবা আবু সুফিয়ান নজর ইবনে হারাস এরাই ছিল সভাপতি সেক্রেটারি এরাই এই কাবা মেইনটেনেন্স করত করত কিনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে একবার কাবা ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এই জন্য এই কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য কুরাইশরা একটা বৈঠক ডাকলো এবং তারা বললো যে আমরা কাবাঘর নির্মাণ করতে চাচ্ছি পুনরায় কিন্তু আল্লাহর এই ঘরে আমরা হাত দিতে গিয়ে যদি ভাঙতে শুরু করি আমাদের গজব এসে আমাদেরকে রাস্তা নাবুদ করে দিতে পারে তাই ভয়ে কেউ অগ্রসর হচ্ছেন পরে একজন আল্লাহকে বললো যে আল্লাহ দেখো তোমার ঘর ভাঙতেছি এটা তোমার ঘর ভাঙার জন্য না মেরামত করার জন্য আমরা আসলে এটা করছি আমার মনের খবর তো তুমি জানো আল্লাহ তারপরে তিনি কাজটা শুরু করে দিলেন এবার কাজ শুরু হয়ে গেল কাবা তবে বললেন এই কাবা নির্মাণ করতে গিয়ে তোমরা তো ডোনেট করবে ডোনেশন করবে টাকা পয়সা দিবে দান করবে এই দানের ভিতরে সুদের টাকা দেওয়া চলবে না ঘুষের টাকা দিলে চলবে না আমানতে টাকা দিলে চলবে না এক কথায় হালাল উপার্জিত টাকা দিয়েই এই কাবা নির্মাণ করা হবে এছাড়া এই কাবা নির্মাণ করা যাবে না আশ্চর্য লাগে ভাইজান তিনশো মূর্তিকে তারাও কাবা নির্মাণ করতে গিয়ে সুদের টাকা গ্রহণ করে নাই টাকা গ্রহণ করে নাই খেয়ানতের টাকা আরামের টাকা গ্রহণ করে নাই কিন্তু আজকে আমরা কেমন মুসলমান সুদের টাকা ঘুষের টাকা দিয়ে যাচ্ছে না শুধু সুদ ঘুষ খায় এই সমাজের মসজিদের সভাপতি বানাচ্ছি বানাচ্ছি এই মসজিদের কথা বলি না কিন্তু এরকম আসছে না এদেরকে কি মসজিদের সভাপতি সেক্রেটারি বানাচ্ছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মসজিদের সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লি তারা হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে হালাল পথে থাকবে আল্লাহকে ভয় করবে এরাই হচ্ছে মসজিদের মুতাওয়াল্লি হবে কিন্তু আজকে দেখা যাচ্ছে মসজিদের টাইলস লাগানোর জন্য মসজিদ সৌন্দর্য করার জন্য সুদের টাকা না ঘুষের টাকা দেখার টাইম নাই এমনকি ইহুদি খ্রিস্টানের টাকা কোথা থেকে টাকা আসতেছে ওটা দেখার টাইম নাই আমার মসজিদ সুন্দর হবে এটাই আমাদের দরকার হ্যাঁ মসজিদ নির্মাণ করার প্রয়োজন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করলেন যেখানে সে কয়েকটা দিন থেকেছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবা এরপরে তিনি মসজিদ নির্মাণ করেই তার বাসস্থান নির্মাণ করলেন মসজিদে নবী করেন নাই মসজিদে নির্মাণ করা মসজিদে দেখাশোনা করা মসজিদে মেইনটেনেন্স করা খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে মসজিদের মুসল্লি তৈরি করা তাদের মসজিদ ছিল কাঁচা ইমাম ছিল পাকা মুসল্লি ছিল বেশি সুবহানাল্লাহ তাই মক্কার মুশরিকরাও হালাল টাকা উপার্জন না করে হালাল টাকা ছাড়া কাবা নির্মাণ নির্মাণ করতে তারা রাজি হন নাই সংকুলন নাই কি করবে ওই যে হাতিম পর্যন্ত যারা হজ করতে গেছেন দেখছেন হাতিম পর্যন্ত এসে থেমে গেলেন ওইটুকু ওই কাবার বাইরে রাখা আছে কিন্তু ওটা কাবার কাবাকে কেন্দ্র করে ওইটুকু দিয়েই মানুষ তাওয়াফ করে মানে কিনা ওই হাতিম এখন পর্যন্ত এই নিদর্শন রয়ে গেছে যে মুসলিমরা এই জায়গায় যে কার বাদ দিছিল কারণ তাদের কাছে হালাল টাকার সংকুলন আর ছিল না পরবর্তীতে অনেকেই চেয়েছিল যে এটা মস্কাবার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম করেন নাই কারণ ওই কেবল পত্তলিক থেকে তারা মুসলমান হয়েছে এখন যদি এটা করি তাহলে একটা ফেতনার সৃষ্টি হতে পারে এজন্য করেন নাই পরবর্তীতে আর এটা করা হয়নি ওইভাবেই রয়ে গেছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি যেটা বলতে চাচ্ছিলাম এই কাবা ঘর নির্মাণ করার পরে সেই গোলটা পাথর অর্থাৎ হাজরে আসওয়াল বেহেস্তের যে কালো পাথর এই পাথরটা স্থাপন করা নিয়ে নেমে গেল গেলাম নয়টা গোত্র সবাই বলে আমরা এই পাথর রাখবো ওরা বলে না আমরা এই পাথর রাখবো ওরা বলে না আমরা পাথর রাখবো গ্যাঞ্জাম নিয়ে গেল যুদ্ধ যদি আরো একবার শুরু হয় দুই বছর আগে থামে না সামান্য পানি পাম্পুটের পানি পাম্পকে কেন্দ্র করে বছরের পর বছর তারা যুদ্ধ করেছে সেই আরব জাতি দেখি জাতি সেই জাতির যুদ্ধ সহজে থামে না সুতরাং বিরাট সমস্যা তৈরি হয়ে গেল এখন হাজরে আসাদ পাথরটা কে এখানে রাখবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো কালকে ফজরের টাইমে অর্থাৎ সকাল সকাল যে ব্যক্তি সর্বপ্রথম কামায় আসবে সেই ব্যক্তির কাছে আমরা বিচার চাইব সেই ব্যক্তির কাছেই আমরা সমাধান চাইব যে এটা কি করা যায় সবাই সম্মতি দিল ঠিক আছে আগামীকাল সকালে সর্বপ্রথম যিনি কামাতে প্রবেশ করবেন তার কাছেই আমরা এই সমাধান আশা করব দেখা গেল সকালবেলা রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত সবাই খুব খুশি হয়ে গেল বলতেছে আল আমিন আসাদিক আল আমিন চলে এসেছে আসাদিক সত্যবাদী চলে এসেছে আমরা খুশি উনি যা বিচার আমরা মেনে নেব সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গোত্রকে বললেন তোমরা একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসা হলো এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মাঝখানে হাজরা সাদ পাথর রাখলেন রাখার পর গোত্রদেরকে বললেন গোত্র প্রধান প্রধানগুলো এবার চাদরের কোনা কোনা ধরো সুবহানাল্লাহ এবার চাদরের কোনা ধরা হলো চাদরের কোনা ধরার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাম হাজরে আসওয়াদের সেই ঠিকানা মতো যে তিনি সেখানে হাজরে আসাদ স্থাপন করে দিলেন সবাই খুব খুশি সবাই তো পাথর বহন করতে অসুবিধা কি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণযোগ্যতা বেড়ে গেল সবাই বলতে লাগলো আল আমিন আসাদিক তিনি এত সুন্দর সমাধান দিবেন আমরা কোনোদিন কল্পনাই করি নাই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আযীম সেই লোকগুলো বলতেছে যখন তিনি ওহির দাওয়াত দিচ্ছেন বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ ছাড়া কোনো হক প্রকাশ্য মাহবুদ নাই তখন তারা বলতেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ জাদুকর হয়ে গেছে মোহাম্মদ জাদুগ্রস্ত হয়ে গেছে কবি হয়ে গেছে কারণ কি কারণ কোরআনের কিছু কিছু আয়াত কবিতার সাথে মিল পাওয়া যায় কিনা মানে দুই একটা আয়াত কি হয় একটার সাথে আরেকটা মিল পাওয়া যায় কবিতার মতো মিল হয় মিল হয় না এরকম মিল হয় সেই কারণে তারা বলতেছে মোহাম্মদ কবি কবি হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র কোরআনে সূরা সাফফাত 37 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়া ইয়াকুলুনা ويقولون أئن لتاركوا آلهتنا কথাই কি আমরা এই ইলাহাদেরকে পরিত্যাগ করব পাগলের কথা আর এই কবির কথাই কি আমরা আমাদের ইলাহাকে পরিত্যাগ করতে পারি নজর একটি হারাস তিনি চলে গেলেন সেই ইরানে ইরাক ইরানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি বিভিন্ন রকম উপন্যাস বিভিন্ন রকম গল্প কাহিনী তিনি এগুলো আমদানি করলেন মক্কায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনায় আমি তোমাদেরকে ভালো ভালো গল্প শোনাও এবার তিনি মজমায় আসরে মানুষদেরকে নিয়ে এসে সুন্দর সুন্দর গল্প গুজবের ব্যবস্থা করে দিলেন মানুষ তো গল্প শুনে খালি সুবহানাল্লাহ আল্লাহ কয় আছে না নাই হ্যাঁ আছে না নাই আমার বাবার এমন ক্ষমতা ছিল পীর বাবার এমন ক্ষমতা খালি বলে দিয়েছে যে এই ওই জাহাজ যেন ওইখানে আটকে না থাকে ওই জাহাজ আটকে থাকলে আমি এখানে বসে থাকতে পারি না এ আমার মুয়াজ্জিন সাহেব তুমি আসো একটা গামছা দাও এই গামছা ধরো এবার মুয়াজ্জিনকে বলতেছে মুয়াজ্জিন তুমি পাশে থাকো গামছা ধরে টানতে টানতে টানতে টানতে টানতে টানতে সেই জাহাজ আটকে পড়ে গেছিল সমুদ্রের মধ্যে তিনি টেনে একেবারে মসজিদ পর্যন্ত নিয়ে চলে আসলেন সবাই বলতেছে সুবহানাল্লাহ নাউযুবিল্লাহি মিন জালিক এই হচ্ছে পীরদের ক্ষমতা ওরা এরকম ক্ষমতা সম্পূর্ণ রুস্তম কি করত আগেকার যুগে বীরেরা কি করত এই সমস্ত ইসরায়েলি কাহিনী মানুষের সামনে বর্ণনা করা শুরু করে দিল মানুষ খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করা শুরু করে দিলেন নাউজুবিল্লাহ